ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আজকে আমি চলে আসি নতুন আরও একটি ভিডিও নিয়ে এই ভিডিওটিতে আমি দেখাবো খুব খুব সহজেই কীভাবে মুরগির মাংস রান্না করতে পারি মুরগির মাংস রান্না করার জন্য আমি যে যে উপাদানগুলো নিয়েছি চলুন তাহলে দেখে আসি কী কী উপাদানগুলো লাগবে আমার মুরগির মাংস রান্না করতে আমি প্রথমে এখানে দুইটা কক মুরগি নিয়ে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি গোটা কাঁচামরিচ গোটা তেজপাতা গোটা গরম মশলা এখানে আছে জিরার গুঁড়া এখানে আছে মরিচের গুঁড়া এখানে লবণ এখানে হলুদের গুঁড়া এখানে ধনিয়া গুঁড়া এখানে আছে তেল চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক রান্নাটা করার জন্য আমি চুলাটা জ্বালিয়ে কড়াইটা দিয়ে দিলাম এখন আমি চুল কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দেওয়ার পর আমি এটার মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি তারপর গোটা গরম মশলা আমি আগের থেকে ধুয়ে রেখেছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে বাদামি কালার না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে আসছে এখন এর মধ্যে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব বাটা মশলা এখানে আমি এক চামচ আদা নিয়েছি এক চামচ রসুন বাটা নিয়েছি এটা দিয়ে আমি একটু ভেজে নিব আবারও চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে এখন আমি এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিচ্ছি না হয় মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন আমি এটা ভালো করে কষাবো দুই তিন মিনিট এটা আমি ভালো করে কষাবো কষানোর জন্য এখন আমি এটার মধ্যে ঢাকনা দিয়ে দিচ্ছি আমার মশলাটা কষানো শেষ পর্যায়ে চলে আসে এখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে আরও চার থেকে পাঁচ মিনিট এটা ভালোভাবে কষাবো কষিয়ে তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব তাহলে ফিরে আসতেছি চার থেকে পাঁচ মিনিট পর মাংসটা আমার কষানো প্রায় শেষের দিকে এখন আমি একটু নাড়াচাড়া করে এটার মধ্যে চুল দিয়ে দিব আমি আমার মতো করে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন কারণ আপনারা কীরকম ঝুল রাখতে চান এটা তো আমি জানি না আপনারা আপনাদের মতো পরিমাণ করে দিয়ে দিন পরিমাণ মতো ঝুল দিয়ে দিচ্ছি যেহেতু এটা কক মুরগি খুব বেশি ঝুল লাগবে না অল্প পরিমাণে ঝুল দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেছে প্রায় একটু ঝুল রাখবো তাই ঝুল দিয়ে দিচ্ছি তরকারিটা আমার হয়ে আসে এখন আমি চুলাটা অফ করে দিব বন্ধুরা তোমাদের যদি আমার এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইকস কমেন্টস এবং শেয়ার দিয়ে পাশেই থাকো ধন্যবাদ বন্ধুরা